বিসমিল্লাহ রহমান ইম সম্মানিত দর্শক মন্ডল আজকে একটু ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম অর্থাৎ ইসলামিক একটা ভিডিও সুরা আল ইমরানের কিছু বিষয় সম্পর্কে পবিত্র কোরআনের সুরা আল ইমরান তৃতীয় সুরা অবতীর্ণ হয়েছে মদিনায় এর রুকু বিশ আয়াত দুইশো নাজরানি খ্রিস্টানরা মদিনায় মহানবী সাল্লাহ ইসলামের দরবারে উপস্থিত হয়ে নিজেদের সত্য ধর্মাবলম্বী বলে দাবি করে সব ভুল ধারণা নিরসন করতে আল্লাহ রবুল আলমিন এই চূড়া অবতীর্ণ করেন মহানবী সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি বৃহস্পতিবার দিনগত রাতে এই সুরা পড়বে সপ্ত আসমানে আসমান থেকে সপ্ত আসমা সপ্ত জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত তার সব হবে সুরাল ইমরান পরিবারে ইমরানের পরিবারের কথা বলা হয়েছে পরিবারটি আল্লাহর উপর অবিচলতা পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্শন এ সুরার কেন্দ্রীয় বিষয় আল্লাহর ধর্মের উপর অবিচলতা সুরাটি দুই ভাগে বিভক্ত প্রথম ভাগের আয়াত এক থেকে একশো বিশ বিষয় চিন্তা ও দর্শনের মোকাবিলায় কিভাবে অবিচল থাকতে হয় নাজরানের খ্রিস্টীয় প্রতিনিধি দলের সঙ্গে রাসুল্লাহ সাল্লাহামের আলোচনা বিতর্কের মধ্যেই তা ফুটে উঠেছে দ্বিতীয় ভাগে দুই একশো একুশ থেকে দুইশো আয়াতগুলোর আয়াতগুলো আমাদের সামনে স্পষ্ট করে ধর্মের অভ্যন্তরীণ বিষয় কিভাবে অবিচল থাকতে হয় অহদের যুদ্ধ এবং এর প্রেক্ষাপটে উদ্ভূত ঘটনা প্রবাহের পটভূমি এই আলোচনা পটভূমিতে এই এই আলোচনা করা হয়েছে সুরা আল ইমরানের বিষয় বিষয়বস্তু সুরাটি এক থেকে ছয় আয়াতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিরের ঘোষণা সাত থেকে নয় আয়াতে কোরআনের আয়াতের প্রকারভেদ কোরআনে কোরআন থেকে কারা উপদেশ লাভ করবে এবং কারা করবে করবে না দশ থেকে বারো আয়াতে বলা হয়েছে অস্বীকারীদের পরিণতি ১৩ থেকে আঠারো আয়াতে আল্লাহর পথে সংগ্রামকারী মুত্তাকি ও জ্ঞানীদের গুণাবলী ১৯ থেকে ২০ আয়াতে সব নবীর দিন ও ইসলাম সে সে কথা এবং একুশ থেকে পঁচিশ আয়াতে বলা হয়েছে ইহুদিদের সীমা লঙ্ঘন ও ভ্রান্ত ধারণা ছাব্বিশ থেকে বত্রিশ আয়াতে আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব মোমিনদের চলার পথের কথাও বলা হয়েছে তেত্রিশ থেকে তেষট্টি আয়াতে হজরত ঈসা আলাইসাল্লামের এর মরিয়াম মরিয়ামের মা মরিয়ামের জন্ম ও লালন পালনের ইতিবৃত্ত হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম আহ্বান মুজিজা এবং বনি ইসরায়েলের হটকারিতা চৌষট্টি থেকে আশি আয়াতে ইহুদি ও খ্রিস্টানদের প্রতি নসিহত এবং তাদের বিচ্যুতির কথা একাশি থেকে চুরাশি আতে বলা হয়েছে নবী থেকে আল্লাহর অঙ্গীকার গ্রহণের কথা পঁচাশি থেকে একানব্বই আয়াতে বলা হয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ আল্লাহ গ্রহণ করবেন না বিরানব্বই আয়াতে কোন ধরনের দান থেকে পুণ্য লাভ করা যাবে তিরানব্বই থেকে একশো এক আয়াতে ইহুদিদের অনুসরণ না করতে মুমিনদের প্রতি উপদেশ একশো দুই থেকে একশো পনেরো আয়াতে মুসলিম উম্মাহর প্রতি দায়িত্ব কর্তব্য একশো ষোলো থেকে একশো বিশ আয়াতে কাফিরদের সঙ্গে মুমিনদের আচরণ একশো একুশ থেকে একশো উনত্রিশ আয়াতে বদরের যুদ্ধে মোমিনদের আল্লাহ মোমিনদের আল্লাহর সাহায্য করার কথা একশো তিরিশ থেকে একশো বত্রিশ আয়াতে মোমিনদের সুদ গ্রহণে নিষেধাজ্ঞা একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ হাতে মোমেনদের অর্জনীয় মহত্তম ও গুণাবলী একশো উনচল্লিশ থেকে একশো উননব্বই আয়তে ওহদের যুদ্ধ পরিচালনা একশো নব্বই থেকে দুইশো আয়তে বিশ্ব প্রকৃতি নিয়ে ভাবার আহ্বান মোমেনদের বৈশিষ্ট্য সাফল্যের সাফল্যের পথের কথা উক্ত বিষয়ে সুরা সূত্র আল কোরআন মাওলানা আব্দুল শাহিদ নাসিম বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি ধন্যবাদ